তোমার নামে শুরু আল্লাহ আলহামদুলিল্লাহ আমরা প্রশংসা করেছি কার লাভ হইছে কার লাভটা হলো কার আমরা যখন কোনো ব্যক্তি বা কোনো বস্তুর প্রশংসা করি যার প্রশংসা করি তিনি আনন্দিত হন খুশি হন তার ফায়দা হয় কিন্তু যখনই আমরা আমাদের মহান রবের শুক্রিয়া আদায় করি আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের আমল নামাকে নেকি দিয়ে ফিল আপ করে দেন সোহান এজন্য সব সময় আমরা প্রশংসা করব কার সকল কাজ শুরু করব কার নামে সম্মানিত ভাইয়েরা আপনারা কোরআনুল করিমের মাহফিলে এসেছেন এটি কোনো রাজনৈতিক মঞ্চ নয় এখানে আমরা রাজনৈতিক কোনো কথা বলি না এখানে আমরা সংবিধান বিরোধী রাষ্ট্র বিরোধী কিংবা উস্কানিমূলক কোনো বক্তব্য প্রদান করি না আমরা এখানে মানুষের চরিত্র সংশোধনের কথা বলি আমরা এখানে মানুষদেরকে জান্নাতের পথের দিকে আহ্বান করি আমরা মানুষদেরকে নামাজের দিকে আহ্বান করি আমরা মানুষদেরকে একটি সুন্দর জীবন গঠনের জন্য কোরআন সন্না ভিত্তিক গাইডলাইন এই সকল প্রোগ্রামগুলো থেকে আমরা দিয়ে থাকি কোরআনুল করিম এটি এমন একটি কিতাব এর কাছে যারাই আসে তাদের মর্যাদা বাড়িয়ে দেন কে এটি এমন এক কিতাব এই কিতাবের সংস্পর্শে যারা আসে তার মর্যাদা বাড়ে নাকি কমে যেই ফেরেস্তা এই কোরআন নিয়ে আসলেন সকল ফেরেস্তাদের চাইতে ওই ফেরেস্তার মর্যাদা সব চাইতে কম না বেশি যেই ভাষায় কোরআন নাজিল হলো পৃথিবীর সকল ভাষার উপরে ওই ভাষার শ্রেষ্ঠত্ব সবচাইতে কম না বেশি আবার দেখেন যার উপরে এই কিতাব নাজিল হলো পৃথিবীর সমস্ত মানুষের উপরে তার মর্যাদা কম না বেশি যেই মাসে এই কোরআন নাজিল হয়েছে বছরের বারোটি মাসের মধ্যে ওই মাসটার দাম কম না বেশি যেই রাতে এই কোরআন নাজিল হয়েছে সারা বছরের সকল রাতের ভেতরে ওই রাতটির শ্রেষ্ঠত্ব বেড়ে গিয়েছে কারণ ওই রাতে আল্লাহর কিতাব কোরআন নাজিল হয়েছে আবার দেখেন কাঠ দিয়ে সোফা বানানো হয় চেয়ার টেবিল বানানো হয় কাঠ দিয়ে ফার্নিচার বানানো হয় আসবাবপত্র বানানো হয় সেই কাঠের সঙ্গে সেই ফার্নিচার চেয়ার টেবিল কিংবা সোফার সাথে মানুষের পা লাগলে মানুষ কখনো সালাম করে না সম্মান কিংবা ভক্তি করে চমকায় না কিন্তু কাঠের দুইটা টুকরা দিয়ে যখন রেহাল বানানো হয় আর সেই রেহালের উপরে যখন আল্লাহর কিতাব কোরআন রাখা হয় সেই কাঠের টুকরার মর্যাদা তখন বাড়ে নাকি কমে দেখা যায় মানুষের পায়ের সাথে লাগলে মানুষেরা সেই কাঠের দুইটা টুকরাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে সম্মান বা ভক্তি করে চুমকায় কারণ কাঠের সেই ছোট্ট দুইটা টুকরার উপরে কার কিতাব রাখা হয়েছে ঢুকলে আমরা কাপড়ের অনেক দোকান দেখি আবার আমাদের বাসা বাড়িতে আলমারির ভেতরে আলনার মধ্যে অনেক কাপড় আছে সেই কাপড় আমরা থেকে টান দেই মাঝে মাঝে দেখা যায় কিছু কাপড় আমাদের পায়ের তলায় পড়ে পড়ে যায় পায়ের তলায় কোনো কাপড় পরে গেলে সেই কাপড়কে হাতে চমকায় না কিন্তু কাপড়ের ছোট্ট একটি টুকরা দিয়ে যখন গিলাফ জিলবাব বা নিবারণ হয় আর সেই কাপড়ের ছোট্ট টুকরাটি যখন মানুষের হাত থেকে পড়ে যায় মানুষেরা তখন মুখের সামনে নিয়ে চুমু খায় সম্মান কিংবা ভক্তি করে বুকের সঙ্গে জড়িয়ে ধরে কারণ কাপড়টি ছোট্ট হতে পারে কিন্তু সেই কাপড়ের ছোট্ট টুকরা দিয়ে কার কিতাব পেঁচানো হয়েছে সেই জন্য কাপড়ের টুকরার মর্যাদা বেড়েছে নাকি কমেছে সাক্ষীর আর প্রিয় ভাইয়েরা এইভাবে করে আল্লাহ আল্লাহর কিতাব কোরআনের কাছে যারাই আসবে তাদের মর্যাদা বাড়বে তাদের সম্মান বাড়বে আপনারাও যদি আল্লাহর কিতাবের কাছে আসেন আল্লাহর কিতাব পড়ার চেষ্টা করেন বোঝার চেষ্টা করেন কোরআনের রঙে জীবনটাকে লাগাবার চেষ্টা করেন আল্লাহর কোরআনের প্রচার প্রসারের জন্য যদি নিজেকে নিবেদিত করে দেয় তাহলে এই কোরআন কামতের দিন আপনার পক্ষ হয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে মুসলিম শরীফের বর্ণনায় হাদিস এসেছে আল কোরআন হুজ্জাতুল্লাকা ওয়া আলাইক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কোরআন কাল কিয়ামতের কঠিন দিনে হয় তোমাদের পক্ষে দাঁড়াবে অথবা তোমাদের বিপক্ষে দাঁড়াবে প্রশ্ন হলো কোরআন কার পক্ষে দাঁড়াবে যারা আল্লাহর কিতাব এই কোরআনকে পৃথিবীতে ভালোবেসেছিল কোরআন পড়েছিল কোরআন বুঝেছিল কোরআনের রঙে জীবনটাকে রাঙিয়েছিল আল্লাহর কিতাব কোরআনের প্রচার প্রতিষ্ঠায় নিজেকে নিবেদিত করে দিয়েছিল আল্লাহর কোরআন ওই লোকটার পক্ষে কামতের দিন আল্লাহর সামনে আল্লাহর সামনে দাঁড়িয়ে ঝগড়া করবে ততক্ষণ লোকটাকে আল্লাহ মাফ করে না দিয়ে জান্নাতের ভেতরে ঢুকাবেন না যতক্ষণ আর এই কোরআন কার বিরুদ্ধে দাঁড়াবে যারা পৃথিবীতে কোরআনের বিরুদ্ধে দাঁড়াবে তাহলে আমরা কোরআনের পক্ষে থাকবো নাকি বিপক্ষে থাকবো যারা বললেন না সবাই আওয়াজ করে বলেন আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে কোরআনের পক্ষে থাকলে অমরের মতো মর্যাদা বেড়ে যাবে মক্কার সবচাইতে শ্রেষ্ঠ কাফের ছিল এই অমর আর কোরআনের কাছে আসার পর লৌহ মানব পরশ পাথরে পরিণত হয়ে পৃথিবীতে থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে বিদায় হলেন আল্লাহ কোরআনের বিরুদ্ধে গেলে মানুষ গালির পাত্র হয়ে যায় কোরআনের বিরুদ্ধে গেলে মানুষ গালি জামাতের সাথে মানুষ গালি খায় যেই লোকটা কোরআনের বিরুদ্ধে যাবে শুধু গালি খাবে কিরকম জানেন বলেন তো পৃথিবীতে এই কোরআন নাজিল হওয়ার পর এখানে তো কোরআন নেই কোরআন নাজিল হওয়ার পর কোরআনের বিরুদ্ধে যারা কাজ করেছিল এদের নেতা কে ছিল সবাই তো বললেন না আবু জাহাল আচ্ছা বলেন তো আবু জাহাল কে আবু জাহালের আসল নাম হ্যাঁ তাহলে বলেন আবু আসল নাম হ্যাঁ? আবুল হিকমা আবুল হিকমা না আবুল হাকাম আজকে প্রশাসনের ভাইয়েরা সহ এলিট পার্সন যারা এসেছেন সবাই শুনে যান আমরা যাকে আবু জাহাল নামে চিনি এই লোকটার আসল নাম আবু জাহাল নয় এই লোকটার নাম হচ্ছে আবাল হাকেম ওটার নাম কি আবুল হাকেম আবুল হাকেম এটা বাংলা না আরবি আরবি তাহলে বাংলা অথচ না দরকার কারণ আমরা তো বাংলা কোনটা ওইটাও বুঝি না আরবি কোনটা ওইটাও বুঝি না আমাদের বাংলাদেশি এক লোক সৌদি আরবে গিয়েছিল গিয়ে আফসোস করে বলে আর এটা কোন দেশে আসলাম এখানে সব কিছু আরবিতে হয় শুধু আজান একামত আর নামাজটা বাংলায় হয় কারণ বাংলাদেশে আজান একামত নামাজ সব সময় শুনছে তো ওই সৌদি আরবে গিয়ে মিল পাইছে বুঝছে এটাও বাংলা হয়ে গিয়েছে আবাল হাকাম এর অর্থ হচ্ছে জ্ঞানীদের পিতা আবাল হাকেম অর্থ হলো জ্ঞানীদের পিতা তো এই আবাল হাকেম মক্কা সবচেয়ে বিশিষ্ট ব্যক্তি ছিল মক্কার সবচেয়ে বড় নেতা ছিল কথাটা কি ভুল বললাম এখন তো আবার এই মাহফিলের নেতাও বলা যায় না তো নেতা বললে যদি আপনি আপনার উপর টেনে নেন বুঝতে হবে ওই নেতার সাথে আপনার চরিত্রের মিল আছে আপনার শরীরে এত কাতুকুতু লাগে কেন আমি তো আবু জেহেলের কথা বলছি আমি আপনার কথা বলছি না আবু জেহেলের কথা বলার কারণে এখন যদি আপনার গায়ে লাগে বুঝতে হবে আবু জেহেল আমার ভাইয়েরা বসেন সম্মানিত ভাইয়েরা তো আবাল কেন জ্ঞানীদের পিতা এত বড় জ্ঞানী হয়ে এত বড় নেতা হয়ে মক্কায় রসুলের করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামকে কষ্ট দিল তার নেতৃত্বে আল্লাহ রাসুলের সাহাবিদের উপরে রাসুলের উপরে নির্যাতন চালানো হলো আল্লাহ বললেন এই লোকটা এখন থেকে আবাল হাকাম না এর নাম আবু জাহেল এর নাম কি আবু জাহাল অর্থ হলো মূর্খদের পিতা আর আবাল হাকাম অর্থ হলো জ্ঞানীদের আল্লাহ বললেন এই জ্ঞানীদের পিতা নয় আর হলো মূর্খদের তাহলে কোরআনের বিরুদ্ধে গেলে মানুষের নামটাও নাম থাকে এরা মানুষের গালিতে পরিণত হয়ে যায় এজন্য আপনি যদি সুনামের সাথে পৃথিবী থেকে বিদায় নিতে চান ব্যক্তি হতে চান সম্মানী ব্যক্তি হতে চান মর্যাদা সম্পন্ন ব্যক্তি হতে চান তাহলে কোরআনের পক্ষে থাকুন নতুবা চিরকাল মানুষের গালির গালির পাত্র হয়ে ঘৃণার পাত্র হয়ে চিরকাল মানুষের কাছে আপনি জঘন্য ব্যক্তি হিসাবে পরিগণিত হয়ে যাবেন আমরা কোরআনকে ভালোবাসি কোরআনকে আমাদের হৃদয়ে লালন করি বলেই এই তালাবাসী মানুষ আজকে এত সুন্দর আয়োজন করেছে সভাপতি সাহেব বক্তব্যে বললেন যে আজকে তালাবাসীর কাছে নাকি একটা ঈদ ঈদ উৎসব লাগছে কোরআনের প্রতি যে আপনাদের ভালোবাসা আছে এটি তার বহিঃপ্রকাশ আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন